একটা এলাচও এর মধ্যে দিতে পারেন দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি দুধ বেশ ঘন হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক বাটি মুড়ি মুড়ির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতেই পারেন মুড়ি দেওয়ার সময় গ্যাসের ফ্লেম আমি কমিয়ে রেখেছিলাম মুড়িটা আস্তে আস্তে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পায়েসটা তৈরি করে নেব অনেক সময় বাচ্চারা পায়েস খাবার জন্য বায়না করে থাকে কিন্তু তখন ঘরে না থাকে দুধ বা পায়েসের চাল কিন্তু সব ঘরেই মোটামুটি গুঁড়ো দুধ এবং মুড়ি থাকে ব্যাস এই দুটো উপকরণ থাকলে ঝটপট পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারেন পায়েস দিয়ে দিলাম সামান্য নুন মুড়িতে একটা নুন থাকে সেই জন্য আমি খুব সামান্যই নুন দিলাম দিয়ে দিচ্ছি তিন চামচের মতো চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী গ্যাস এবার হাই ফ্লেমে দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি পায়েসটা ঘন করে নেব ভীষণই সহজ একটি রেসিপি যখন খুশি বানিয়ে ফেলা যায় হাতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় থাকলেই প্রায় হয়ে এসেছে আমার মুড়ির পায়েস আর দু একবার নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেবো